Subscribe now and press the bell icon. Never miss an update. Ready to save the world. I'm taking my misery, making my bitch can be everyone's favorite. কি ব্যাপার আমার কাছে কি মনে কইরা হ্যাকার ভাই একটা কথা ছিল আরে এই হৌরের পো আমার তুই হ্যাকার কর আমি তোরে খেয়ালাম রে হ্যাকারকে তো হ্যাকার বলবেই ব্যাটারদের কি বাক স্বাধীনতা হারাই ফেলছে নাকি আপনি তো চিকেন ডিনার নেন হ্যাকার গিরি করে হ্যাকার হ্যাকার করবি জানি মাইরে দিবি আমি সানডে মানডে ক্লোজ করছি থানায় জিডি করছস আমার জন্য নাকি সার্ভারে প্রবলেম করতাছে এই ফকিনির পোলা আমি কি করছি যে আমার লেগে সার্ভার প্রবলেম করব না আমি বেশি করব আর তুই চিকেন খাবি এইটা তুই হইব না আমি চিকেন নিম কথাটা মনে রাখিস কি কথা কোনো বেজাল আছে একটা কথা জিগামু কি আমি সারাদিন খাইটা একটা চিকেন পাই আর তুমি এত চিকেন পাও কেমনে এতদিন পরেই কথা আরে বেটা আমি একটা হ্যাকা সবাই জানে তুই জানোস না এটা কোনো কথা তাহলে তো উনি অনেক বড় আমি তোর পায়ে ধরি আমার ওনার কাছে নিয়ে চলো নিতে পারি তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওস্তাদ হৌরের পো সারাদিন পিঁয়াজ বেচা তুমি চিকেন ডিনার চোদা ওই বেটা চিকেন ডিনার পাওয়া কি এতই সোজা ফকিনির পোলা যেই দিন আমার চাইতে বড় হ্যাকার খেলে সেই দিন আমি চিকেন পাই না ওই দিন আমার জন্য একটা চিকেনের ব্যবস্থা করতেই গো কথাটা যেন মনে থাকে